আসলে আমার বাথরুমের কলে জল আসছে না তাহলে কি আমি এখানে স্নান করে নেব ঠিক আছে স্নান করে নাও এ নিন হ্যাঁ আপনার পছন্দের পনির রান্না করেছি আর এই ডালটাও টেস্ট করবেন একটু কি হয়েছে বৌমা কি হয়েছে আমার শরীর খুব খারাপ তোমার তো সত্যি জ্বর এসেছে মাথাও ব্যথা করছে ঠিক আছে আমি বাম লাগিয়ে দিচ্ছি ওই তো ওখানে মা আমাকে দিয়ে অনেক কাজ করায় আর আমি সহ্য করতে পারছি না আপনি আমার সাহায্য করে দিন দেখো তুমি চিন্তা করো না আমি ওকে সব বুঝিয়ে দেবো এটা কি খাবার বানিয়েছো ওকে দেখলেই তুমি পেছনে লেগে পড়ো মানবিকতা বলে কিছু নেই তোমার মধ্যে তুমি আমাকে এইসব শেখাতে এসো না শেখাবো জবে থেকে ওই বাড়িতে এসছে তুমি ওর পেছনে পড়ে আছো যতটা ও করে না আজকালকার কোনো মেয়ে সেটা করবে না হ্যাঁ হ্যাঁ মেয়েদের সম্পর্কে তুমি জানবে না তো কে জানবে তোমার চরিত্রের কোনো ঠিক আছে নাকি তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো আমি খুব ভালো করে জানি যে সব দোষ তোমার আর যেভাবে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো আমার তো সন্দেহ হচ্ছে যে আমি যখন ছিলাম না কোনো গোলমাল পাকাওনি তো কি বাজে কথা বলছো তুমি? তুমি আমার সারা জীবনটা সন্দেহ করে শেষ করে দিয়েছো আর আজ ওকে নিয়েও বলছো তোমার লজ্জা